আসসালামু আলাইকুম বড় ভাই গেমিং এর পক্ষ থেকে চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে অনেক দিন পর ভিডিও নিয়ে আসছি আর আজকে হয়েছে ম্যাক 10 এর একটা ইভেন্ট নিয়ে আসছি আমরা তো শক্তিশালী ম্যাক 10 ইভেন্টে দেখা যাক কত ডায়মন্ড লাগে ছোট একটি ইন্টার মাধ্যমে আমাদের আজকের ভিডিও শুরু করা যাক Bring him from the yard. Uh, ইন্টোর পরে চলে আসলাম আমরা ভিডিওতে আর আমি আমার ক্যারেক্টারটা চেঞ্জ করে নিয়েছি আগেই আর আমার কাছে তিন হাজার চব্বিশটি ডায়মন্ড আছে দেখা যাক আমরা কত ডায়মন্ডের ভিতরে এই স্কিনটা পাই তো প্রথমে আমি দুইটা জিনিস রিমুভ করতেছি কুস্তার খাবার আর একটা গান স্কিন বক্স তো প্রথমেই নয় ডায়মন্ডের স্পিন আমরা মারবো তো দেখা যাক আমরা কত ডায়মন্ডের ভিতরে পাই আসলে ভাই আমরা তো গরিব মানুষ আর ছোট ইউজার ছোট ইউটিউবার আপনারা যাই বলুন আমাদেরকে সাপোর্ট করেন না আসলে যে ভিডিওতে স্যাড মিউজিক লাগানো তারপরে ভিডিওতে স্যাড মিউজিক লাগিয়ে ব্যাকগ্রাউন্ডে স্যাডনেস ইমোশনাল কথাবার্তা বলে যে ভিডিওতে ভিউজ আর সাবস্ক্রাইবার প্লাস সব কিছু মানে আর্নিংয়ের ব্যাপারটা যে সবাই আসলে গেইন করতে চায় তো এগুলো কিছুই করব না তো আপনারা যদি ইচ্ছে হয় সাপোর্ট করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাথে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন সাবস্ক্রাইবের সাথে যাতে আপনার নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে যায় আর দেখতে দেখতে একশো উনপঞ্চাশ ডায়মন্ডের স্পিনে আমরা চলে আসলাম তো এই পর্যন্ত আমরা কিছুই পেলাম না একশো নিরানব্বই ডায়মন্ডের স্পিনে আমরা কি পেয়ে যাব আমাদের স্কিন নাকি চারশো ওই বলতে না বলতেই একশো নিরানব্বই ডায়মন্ডের শীতের স্কিন আমাদেরকে দিয়ে দিল তো সাইট আর চারশো নিরানব্বই ডায়মন্ডের স্কিন দিয়ে আমাদের ম্যাক টেন নিতে হলো আসলে কারিনার যে ভালোবাসা কারিনার যে ভালোবাসার রূপ সেটা আমরা আর দেখতে পাইনি থমসনের ক্ষেত্রে যেটা দেখতে পেয়েছিলাম আর কি বলবো অনেক ইভেন্টের মধ্যে এই ইভেন্টটা আমি সবচেয়ে কম ডায়মন্ডে পেয়েছিলাম এটা থমসনের স্কিনটা নিয়েছিলাম ইবুগানের ভিতরে তো আমি তিন হাজার চব্বিশ ডায়মন্ড নিয়ে আসছিলাম এরপরে এক হাজার বিরাশি ডায়মন্ড আমার কাছ থেকে চলে গেছে তো তিন হাজার বিরাশি আর তিন হাজার বিরাশি আর এক হাজার বিরাশি যাক তিন হাজার চব্বিশ আর এক হাজার যাক ভালো একটা পেলাম আর মোটামুটি শীতের স্কিন আমার কাছে অনেকগুলো আছে তার মধ্যে আমার কাছে ওই স্কিনটাই ভালো লাগে যেটা নিয়েছি আমি আর আমার কাছে তো ভালো ভালো গান কালেকশন আমি করি যেই কারণে ম্যাকটেনের এই স্কিনটা আমি নিয়ে নিয়েছি তো আজকের মতো এখানে বিদায় নিব তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর যদি আপনারা এই ভিডিওটা এই ইভেন্টটা কমপ্লিট করতে চান তো অবশ্যই আপনাদেরকে পূরণ করে দেওয়া হবে তিনটা উইকলির মাধ্যমে তো আমাদের কাছে অবশ্যই ইউআইডি e কমেন্ট করবেন এবং কিছু কিছু রুলস আছে সেগুলো জেনে নেবেন পেজে কমেন্ট করে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখা হবে কোনো একটি ভিডিওতে আর আর আমাদের সাথে যদি ওয়ান ভার্সেস ওয়ান অথবা আমাদের সাথে যদি গেম প্লে করতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশনে থাকা পেজের